দাদা চোদা যত ইচ্ছে মেরে নিন কিন্তু একবার স্যারের নামটা তো বল হ্যাঁ, কি বললি স্যারের নাম আছিস বলতো স্যারের নাম বলো স্যারের নাম বলো তো তা পাখির বাচ্চা হ্যাঁ সরি স্যারকে ফোন কর আর জিজ্ঞেস কর রাধুনিটাকে নিয়ে করবোটা কি বোর হয়ে গেলাম এটাকে মেরে মেরে